আসসালামু আলাইকুম আমি কাজী সাকির আহমেদ আমি ডিপিআরসিতে চিকিৎসা নিয়েছি গত একদিন আগে তো আমি স্যারের এখানে প্রথম কিভাবে আসলাম সেই গল্পটা বলি দু সালে আমার স্পন্ডোলাইসিস মেরুদণ্ডে ব্যথা ছিল আমি প্রথম একজন বিশেষজ্ঞ ডাক্তার উনি অ্যাসোসিয়েট প্রফেসর ওনার চেম্বারে গেলাম উনি ডায়াগনোসিস করে আমাকে ওষুধপত্র দিলেন তো আমি পনেরো বিশ দিনে কোনো উপকার পাইনি আবার ওনার কাছে গেলাম যাওয়ার পর উনি দু একটা ওষুধ পরিবর্তন করে দিলেন আমি দেখলাম যে আমার আসলে মেরুদণ্ডের ব্যথার কোনো উন্নতি হচ্ছে না তো আমি খোঁজাখুঁজি শুরু করলাম যে কোথায় গেলে আমি ভালো চিকিৎসা পাব কারণ এটা আমাকে খুব পীড়া দিয়েছে এই মেরুদণ্ডের ব্যথা তো খুঁজতে খুঁজতে একটা টেলিভিশন ইন্টারভিউতে লাইভ মানে অনুষ্ঠানে স্যার আমাদের এই স্যারের প্রথম পরিচয় হয় সেখানে দেখলাম যে উনি অকপটে উত্তর দিচ্ছেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পেশেন্টরা প্রশ্ন করতেছেন উনি নির্বিঘ্নে কোনো রকম চিন্তা চিন্তা ভাবনা ছাড়াই অকপটে উনি উত্তর দিয়ে যাচ্ছেন এবং ওষুধের নামও বলে দিচ্ছেন এই জিনিসটা আমার খুব ভাল লাগলো আমি তখন সর্বপ্রথম ডিপিআরসির অ্যাড্রেসটা নেই ওয়েবসাইট থেকে নিয়ে দুই সালে স্যারের এখানে আসি আসার পরে প্রথম স্যারের সাথে আমার সাক্ষাৎ ঘটে তো বিশ সালে আমি বাইরে যখন চিকিৎসা নিয়ে কোনো উন্নতি হয়নি স্যারের এখানে আসলাম এসে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করলো যে আসলে এখানে কি আমি সুচিকিৎসা পাবো তারপরে আমি যখন লাইভ অনুষ্ঠানটা দেখেছি সেই বিশ্বাস থেকে স্যারের সামনে আসা বসার পরে স্যার কিছু প্রশ্ন করলেন কোথায় ব্যথা কী আসে উনি আমাকে কিছু ডায়াগনোসিস দিলেন ডায়াগনোসিস ওনার এখানেই হইল সবগুলো করার পরে পরদিন আবার আসলাম এসে উনি আমাকে আউটডোর একটা সার্ভিস দিলেন অর্থাৎ ভর্তি হতে হবে না এই কতগুলো ওষুধ খেলেই হবে কোনো বিভিন্ন পর্যায়ের কোনোটা এক মাস কোনোটা তিন মাস সর্বোচ্চ ছয় মাসের ছিল ওই এক যে একদিন যে স্যারের সাথে থেকে আমি ওষুধের একটা লিস্ট নিয়েছি সেটা দিয়ে আল্লাহ রহমতে আমার স্পন্ডোলাইসিস আজকে পর্যন্ত গত আড়াই বছর যাবৎ আমি সুস্থ আশা করি ভবিষ্যতে আর এই রোগটা হবে না এরপরে আবার এখন কিভাবে আসলাম আমার পহেলা মার্চ দু সকাল থেকে আমার কোমরে ব্যথা তো কোমরে ব্যথা আমি একদিন অপেক্ষা করলাম কি হয় পরদিন দেখলাম যে আমি ঘুম থেকে ওঠার পর ব্যথাটা একটু বাড়লো এরপরে আমি তিন দিন একটা টার্গেট নিলাম যে তিন দিনের মধ্যে যদি না কমে স্যারের কাছে আসবো আবার তিন দিনে দেখলাম যে আরও বাড়লো আমি ডান থেকে বামে ঘুরতে পারি না বাম থেকে আবার ডানে রাতের বেলা খুব কষ্ট হয় এবং বিছনাতে শুইতেও কষ্ট উঠতেও কষ্ট তো আমি কিন্তু বুঝতেছি না আমার কী রোগ তো দুই তারিখ তিন তারিখ চার তারিখ আমি অপেক্ষা করে পাঁচ তারিখ স্যারের এখানে চলে আসলাম সে আগের যে স্যারের সাথে পরিচয় স্যারের কাছ থেকে যেভাবে উপকার পেয়েছি সেভাবে আমি চলে আসলাম পাঁচ তারিখ আসার পর আবার তিনি ডায়াগনোসিস দিলেন এবং পরদিন ছয় তারিখ এগুলো নিয়ে আসলাম ওনার ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এবং এমআরআই এমআরআইটা দেখে উনি বললেন যে আমার পিএলআইডি প্রবলেম তো পিএলআইডি সংক্রান্ত আমার কোনো নলেজ ছিল না কোমর ব্যথাই বুঝতাম উনি প্রথম বললেন যে আমার পিএলআইটি তো উনি আমাকে বললেন ডাইরেক্ট ভর্তি হতে বলেন নাই আমাকে জিজ্ঞেস করলেন আমি ভর্তি হতে পারবো কি না আমি বললাম স্যার যদি আমার প্রয়োজন হয় আমার সুস্থতার জন্য ভর্তি হব বললেন তিনি বললেন যে আপনি এখনই ভর্তি হয়ে যান আমার বাসা যেহেতু ঢাকায় আমি বাসা থেকে এক সেট কাপড় নিয়ে আসলাম এসে সন্ধ্যার সময় ভর্তি হলাম এইভাবে আবার স্যারের সাথে পরিচয় হলো এবং চিকিৎসা শুরু হলো আমি এখানে ভর্তি হওয়ার মাত্র দশ দিনের মধ্যে আমার পিএলআইডি সমস্যা একদম চলে গেল আজকে আমাকে কেউ দেখলে বলবে না যে আমি একজন রোগী ছিলাম মাত্র একদিন আগে এই ডিপিআরসি হাসপাতালে দু সালে যখন স্যারের এখানে আসলাম আমার কাছে মনে হলো অন্যান্য ডাক্তারদের কাছে যখন যাই ওনারা আসলে নলেজ দিয়ে নলেজ ইংরেজিতে একটা শব্দ আছে নলেজ নলেজ মানে হলো জ্ঞান আর আরেকটা ইংরেজি শব্দ আছে উইজডম মানে অন্তর্দৃষ্টি বা প্রজ্ঞা আমার দুই সালেই মনে হলো যে স্যার আসলে শুধু নলেজ না নলেজের সাথে উনি অন্তর্দৃষ্টি বা উইজডম যোগ করেন যে কারণে এটা একটা আধ্যাত্মিকের মতো একটা কাজ করে উনি ওনার ব্রেন দিয়ে না মন থেকে আসলে চিকিৎসাটা করেন যে কারণে প্রত্যেকটা রোগী এখানে এসে বেটার ফিল করে এবং স্যারের কাছে যখন একবার পেশেন্ট হয় এখান থেকে আর যেতে চায় না যেমন আমিও দু সালের পর দু সালে যখন অন্য একটা আমার বিশ সালের রোগটা কিন্তু আবার আসে নাই এটা অন্য একটা রোগ পিএলআইডিটা আরেকটা রোগ সেইটা আসার পর আমি কোনো রকম ভাবনা ছাড়াই ছাড়ের এখানে চলে আসলাম এবং আল্লাহর রহমতে আমি সুফল পেয়েছি দু সালে যেহেতু আমি স্যারের এই হাসপাতালে ভর্তি হইনি আসলে এখানকার হাসপাতালের যে ফেসিলিটিস হাসপাতালের পরিবেশ এই সংক্রান্ত আমার কোনো নলেজ বা জ্ঞান ছিল না এবার ভর্তি হয়ে দেখলাম যে হাসপাতালটাও বাংলাদেশের প্রেক্ষাপটে একটা উন্নত চিকিৎসা এবং সমন্বিত একটা চিকিৎসা এখানে দেওয়া হয় এখানে যারা কর্মরত আছেন দায়িত্বে আছেন বিভিন্ন পর্যায়ে সবার মধ্যে একটা বন্ধুসুলভ আচরণ এবং হেল্পফুল একটা মানসিকতা আছে আমরা দেখি যে বাংলাদেশে অনেক সময় শুধু মানে বেতন নেওয়ার জন্য একটা কাজ করে তাদের মধ্যে একটা আন্তরিকতা থাকে না এবং কোনো রকম একটা সময় পাস করে ওনারা চলে যেতে পারলেই হয় কিন্তু এখানে দেখলাম যে না সবার মধ্যে একটা টিম স্পিড আছে এবং একটা সমস্যা দিলে কিভাবে সমাধান করা যায় এই জন্য তারা তৎপর থাকেন নিজেরাও আবার এসে খবর নেন কোনো সমস্যা হচ্ছে কি না এবং একটা ফর্মই আছে প্রতিদিন এটা সকালে একজন নার্স এসে ফিল আপ করে নিয়ে যায় আমার কোনো সমস্যা হয়েছে কি না এখানে সার সার তো দেখেনি মাঝে মাঝে আবার একজন সার্বক্ষণিক ডাক্তার ডেলি দুইবার নিজ উদ্যোগে এসে খোঁজখবর নেন কোনো সমস্যা হলে নতুন ঔষধপত্র দিয়ে দেন এই জন্য এখানকার প্রত্যেকটা স্টাফ নার্স ডাক্তার সকলের প্রতি আমার একটা ভালোবাসার টান তৈরি হয়েছে মনে হয়নি যে আমি হাসপাতালে ছিলাম মনে হয়েছে একটা পারিবারিক পরিবেশে আমি চিকিৎসা নিচ্ছি সব কিছু একেবারে টাইম মতে চলে আসে খাবার খাবারের সময় ডাক্তাররা আসেন ডাক্তারের সময় সকালে নার্সরা চলে আসেন আমি ঘুমিয়ে থাকি ওই সময় ওনারা এসে খবর নেন কিন্তু আমাকে ডিস্টার্ব করেন না কখন আমি জেগে উঠবো তখন ওনারা আসলে আমার পরবর্তী খোঁজখবর নিতে আসেন বা কাজকর্ম করেন অনেকে মনে করেন যে ডিপিআরসির চিকিৎসাটা একটু ব্যয়বহুল এই সেবার তুলনায় আমার কাছে মনে হয়েছে যে তুচ্ছ একেবারেই কম টাকা এখানে কারণ আমি যখন দুই সালে আমার মেরুদণ্ডের ব্যথা নিয়ে একজন বিশেষজ্ঞ প্রফেসর চিকিৎসকের কাছে যাই তিনি আমার কাছ থেকে প্রথম দিন রাখলেন ছয়শো টাকা আবার যখন আমি রিপোর্টগুলো নিয়ে আসলাম তিনশো টাকা তিন দিনের দিন মানে মাঝখানে একদিন শুধু দিয়েছে বিশ দিন পরে আবার দেখা করতে আসছে আবার তিনশো টাকা বারোশো টাকা আর আমি বিশ সালে স্যার কাছে এক হাজার টাকা দিয়ে প্রথম যে চিকিৎসাটা নিয়েছি আর স্যারের কাছে আসতে হয় নাই রিপোর্ট দেখানোর সময় উনি এক টাকাও নেননি আসলে আমার কাছে মনে হয়েছে যে এখানেই আসলে সস্তা চিকিৎসা দেওয়া হয় আর এখানে ওনারা হাসপাতালের যে ফেসিলিটি দিচ্ছেন সেই তুলনায় টাকা খুবই কম খুবই কম তিনবেলা খেতে যে টাকা পয়সা লাগে একজন ডাক্তার এসে দুইবার দেখবেন নার্সরা দিবেন এখানে আয়া যারা আছেন তারা সেবা দিবেন এই সবগুলো যোগ করলে এবং একটা রুম ভাড়া সহ খুব একটা বেশি না আবার অনেকে দেখা যায় সামান্য একটু বিষয় নিয়ে ইন্ডিয়া চলে যান তো যারা ইন্ডিয়া যান তাদের যাতায়াত ভাড়ার মানে খরচও এখানে লাগে না তা সব কিছু বিবেচনা আমার কাছে মনে হয় যে এটা খুবই সস্তা আর সবচেয়ে বড় কথা হলো যে আমার জীবনটাকে যেখানে আমি সুস্থ করতে পারবো আমার লাইফটাকে ইজি করতে পারবো আমি নিষ্কণ্টক জীবনযাপন করতে পারবো সেখানে আমি অন্য ব্যয় কমিয়ে হলেও সেখানে ব্যয় করাটা আসলে বুদ্ধিমানের কাজ হবে এটাকে হিসাব হিসেবে না মনে আমি মনে করি এটা বিনিয়োগ আমার লাইফের বিনিয়োগ আমি পরবর্তীতে সুস্থ হয়ে এর চেয়ে বেশি টাকা উপার্জন করতে পারবো এখানকার চিকিৎসা ডিপিআরসির চিকিৎসা পদ্ধতি একটা সমন্বিত চিকিৎসা এটা শুধু এক পাক্ষিক না বা একতরফা কোনো চিকিৎসা না যে ঔষধপত্র দিলেন এখানে ঔষধ প্লাস এখানে যে ফিজিওথেরাপি দেওয়া হয় এখানে কাউন্সিলিং করা হয় এবং বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ দেওয়া হয় সব কিছু মিলে একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতি তো এতে করে হয় কি যে আমাদের যে সাইড এফেক্ট হওয়ার কথা চিকিৎসার এগুলো এখানে হয় না আর দুই নম্বর হলো যে স্যার যে প্রেসক্রাইব করেন বা উনি যে ওষুধপত্র দেন বেশিরভাগ ওষুধপত্রেই উনি দেন ফুড সাপ্লিমেন্ট উনি মূল ওষুধ কম দেন যেগুলো আমাদের শরীরে সাইড এফেক্ট হতে পারে যেমন আমাকে চারটা ওষুধ দিয়েছেন চারটার মধ্যে তিনটেই ফুড সাপ্লিমেন্ট একটা শুধু অরিজিনাল মেডিসিন সেটা এক মাস খেতে হবে বাকিগুলো আরেকটু বেশি সময় খেতে হবে আমরা অনেকে অনলাইনে ভিডিও দেখে বা অনলাইনে বিভিন্ন বক্তব্য শুনে আমরা আসলে নিজেরা নিজেরা শরীর চর্চা শুরু করে দেই বা চিকিৎসা শুরু করে দেই আমি এখানে আসার পর বাসায় গিয়ে যে অনলাইনগুলো দেখলাম অনেকগুলোতে বিভ্রান্তি আছে অর্থাৎ তারা ভুল আপনাকে ব্যায়াম দিবে ভুল চিকিৎসা দিবে যেগুলো আপনি আরও ক্ষতিগ্রস্ত হতে পারেন যেমন যারা আমরা পিএলআইডির রুগী ছিলাম তাদের ষাটটা ওনারা ব্যায়াম দিয়েছেন স্যার একটা ব্যায়ামকে বলছেন যে এই ব্যায়ামটা করা যাবে না সাতটার বাইরে আমি অনলাইনে দেখলাম আরেকজন উনি বিশেষজ্ঞ চিকিৎসক বলতেছেন উনি এইটাই বলতেছেন যে আপনারা যারা পিএলআইডির রুগী আছেন এটা করবেন আমার কমন সেন্স বা আমার সাধারণ জ্ঞানও বলতেছে যে আসলে এতে ব্যথাটা আরও বাড়বে কারণ ওই আসনটা পিএলআইডির রুগীরা করা যৌক্তিক না এজন্য আপনারা বিভ্রান্ত না হয়ে অনলাইন বিভ্রান্তির মধ্যে না পড়ে সরাসরি এখানে চলে আসবেন এবং এখানের চিকিৎসা যদি ভালো না মনে করেন আপনার দশ পনেরো দিন পরে এখান থেকে চলে যাবেন আমাদের কোনো কথা থাকবে না কিন্তু শুরুতে একেবারে কোনো রকম প্রশ্ন ছাড়া এখানে আন্তরিকতার সাথে বিশ্বাস নিয়ে এখানে আসতে পারেন আশা করি আমি যেমন উপকৃত হয়েছি আপনারা সবাই উপকৃত হবেন তো এখানে আমি একটা জিনিস দেখলাম যে সব কিছু অবাধ এবং সবার জন্য খোলা আপনারা যদি কেউ মনে করেন যে না আমি আগে এখানে পেশেন্টদের সাথে আলাপ করব আলাপ করে জেনে তারপর ভর্তি হব বা এখানে চিকিৎসা নেব সেটাও করতে পারেন এখানে দুইটা ভবনে হাসপাতাল আপনি যে কোনো মানে পেশেন্ট আছে তার আসার সময় কি অবস্থা ছিল বা উনি যতদিন আছেন এর মধ্যে কোনো অগ্রগতি আছে কিনা এই জিনিসটা জেনে আপনারা এখানে ভর্তি হতে পারেন আর আমি দেখলাম যে এখানে আমি আশেপাশে যাদেরকে সাথে আলাপ করেছি কেউ সাত বছর কেউ দশ বছরের এই মানে ভুগেছেন এই রোগে পিএলআইডি সহ বিভিন্ন রোগে ভুগেছেন কিন্তু এখানে মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে আল্লাহ রহমতে অনেকেই সুস্থ হয়েছেন বাসায় গিয়েছেন মানে একেবারে হাসি খুশি মন নিয়ে আসার সময় হয়তো ওনাকে অ্যাম্বুলেন্সে আনতে হয়েছে কিন্তু যাওয়ার সময় উনি স্বাভাবিক পাবলিক গাড়িতে উনি চলে গেছেন আমাদের স্যারের একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে যে উনি আসলে রোগের লক্ষণের চিকিৎসা করেন না উপসর্গের চিকিৎসা করেন না উনি মূল মানে রোগটা কোথায় উৎপত্তি উৎপত্তি স্থানের চিকিৎসা করেন যেমন আমি যখন দুই সালে মেরুদণ্ডের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলাম উনি শুধু ব্যথানাশক ঔষধগুলোই দিয়েছেন যেগুলো খাওয়ার পর আমার ব্যথা কমে যেত আবার কয়েকদিন পরে আবার ব্যথা শুরু হতো আবার ওনার কাছে যেতাম আবার উনি একই দু একটা চেঞ্জ করে ব্যথানাশক ওষুধ দিতেন আসলে উনি আসলে রোগের কোনো চিকিৎসা করেননি উনি আমাকে ব্যথা নিরাময়ের চিকিৎসা করেছেন আর এখানে আসার পরে মাত্র একদিনের ট্রিটমেন্টে উনি যেসব ওষুধপত্র দিয়েছেন আল্লাহর রহমতে আর আসতে হয়নি উনি একেবারে অঙ্কুরে আমার যেখান থেকে উৎপত্তি ছিল মেরুদণ্ডের ব্যথাটা সেটাকে উনি ওভারকাম করতে পেরেছেন এই জন্য আসলে আমার স্যারকে আমার খুব পছন্দ হয় এবং ভালো মনে হয় তো গত বৃহস্পতিবার মানে একদিন আগে যখন আমি এখান থেকে যাই স্যারের সাথে বিদায়ী সাক্ষাৎ করে গেলাম স্যার স্যারকে আমরা পুরস্কৃত করার কথা কিন্তু উনি উল্টো আমাকে একটা মগ উপহার দিয়ে পুরস্কৃত করেছেন সেটার ছবি আছে স্যারের মোবাইলেও এই ছবিটা নিয়েছেন আমার মোবাইলেও নিয়েছি আমি খুবই খুশি হয়েছি যে একজন বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তার যার কাছে লক্ষ লক্ষ রোগী আসার জন্য উদ্ভিদ থাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকে উনি আমাকে ওনার চেম্বারে একটা পুরস্কৃত করেছেন সেটা দামটা বড় না একটা মগ এই প্রতিষ্ঠানের নাম খচিত একটা মগ দিয়েছেন এটা আমার কাছে একটা বড় পাওয়া মনে হয়েছে এবং এটা আমি আজীবন মনে রাখব তো আপনারা এই এত বাংলাদেশে এত সুযোগ সুবিধা থাকতে কেন ইন্ডিয়া যাবেন আমাদের দেশের টাকা কেন বিদেশে নিয়ে খরচ করবেন দেশের টাকা দেশেই রাখুন আশা করি আপনারা উপকৃত হবেন এবং দেশ উপকৃত হবে কারণ আমাদের ফরেন আমাদের যে রেমিটেন্সের টাকাগুলো আছে সেগুলো দেশেই থাকবে এটা দিয়ে আমাদের দেশের উন্নয়ন ঘটানো যাবে এমন একটা দিন আসবে হয়তো এই মানে ডিপিআরসির মতো বড় বড় হাসপাতালগুলো যখন প্রচার হবে এটা যে ভালো এই বিষয়গুলো যখন জনগণ অবগত হবে মানুষ আর ইন্ডিয়া যেতে চাবে না বরং বাংলাদেশের বর্ডারের আশেপাশে ইন্ডিয়ার যত জেলা শাখা আছে জেলা আছে এলাকা আছে ওরাই হয়তো একসময় এসে বাংলাদেশে এই চিকিৎসাগুলো নেবেন এটা আমি আশা করি আমি আসলে পেশাগত কারণে আমি একজন ব্যবসায়ী পেশাগত কারণে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া হয় তো বিশেষ করে পশ্চিমা দেশের মধ্যে ইংল্যান্ড যাই সেখানে দেখা গেছে যে শুধু মানে আপনি ধরেন জ্বর নিয়ে গেছেন জ্বরের জন্য প্যারাসিটামল বা এই ধরনের এই গ্রুপের যেসব ওষুধপত্র আছে দিয়ে দিবে কিন্তু এই জ্বরটা যে ডেঙ্গুর কারণে হয়েছে বা কিসের কারণে হয়েছে সেই চিকিৎসাটাও সেখানে করা হয় না দুই নম্বর হলো সেখানে বেসরকারি চিকিৎসা আমি তো এখানে একটা বেসরকারি হাসপাতালের কথা বলতেছি খুবই এক্সপেন্সিভ যে সেখানে খুব ধনাঢ্য না হলে বেসরকারি কোনো চিকিৎসা নেওয়ার ক্ষমতা থাকে না মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা ইউরোপিয়ান আছেন তাদের পক্ষে বেসরকারি হাসপাতালের চিকিৎসা নেওয়া যায় না আর ডিপিআরসিতে ভর্তি হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আমার মনে হয়েছে যে এটা যে কেউ গ্রামের একজন সাধারণ মানুষ অথবা একজন সাধারণ কর্মী যারা বাইরে বিভিন্ন শ্রম শ্রমের কাজ করেন তারা এসেও তাদের আয় থেকে এই চিকিৎসাটা অনায়াসে নিতে পারবেন এই জন্য জমিও বিক্রি করতে হবে না অথবা ওই ব্যাংক থেকে অথবা এনজিও থেকে সুদের টাকা আনতে হবে না এই জন্য আমার কাছে মনে হয়েছে এটা খুবই সুন্দর একটা এবং সহজলভ্য আমাদের দেশের মানুষের উপযোগী এবং হাসপাতালেও আপনার সব শ্রেণীর মানুষের উপযোগী এখানে রুম আছে আপনি ইচ্ছা করলে ওয়ার্ডে থাকতে পারেন খুব স্বল্প টাকায় অথবা নন এসি আপনি একটা রুম নিতে পারেন অথবা আপনি এসি নিতে পারেন আপনার বাসায় যদি এসি থাকে যে না আমি নন এসিতে অভ্যস্ত না তাদের জন্য ব্যবস্থা আছে এবং সর্বশ্রেণীর মানুষ এখানে এসে আল্লাহর মতে সুন্দর এবং সঠিক চিকিৎসাটা নিতে পারে গত বৃহস্পতিবার যখন স্যারের সাথে আমার সর্বশেষ দেখা হয় স্যারকে আমি একটা পরামর্শ দিয়েছিলাম যে আমরা যারা স্যারের পেশেন্ট তারা তো স্যারের সাথে আবার দেখা করার তেমন একটা সুযোগ হবে না তো আমাদেরকে নিয়ে একটা ডিপিআরসি হেলথ ক্লাব গঠন করার জন্য স্যারকে পরামর্শ দিয়েছিলাম স্যার এটা ইতিবাচকভাবে নিয়েছেন এবং উনি এটা নিয়ে চিন্তা করবেন বলেছেন এটা হলে উপকার হবে যে স্যারের রুগী সারা দেশের জেলা উপজেলা থানা ইউনিয়নে ছড়িয়ে আছে দেশের বাইরেও আছে পৃথিবীর সব দেশে স্যারের রোগী আছে সেখানে তারা একটা শাখা করবে সেখানে মাসিক বৈঠক হবে সেখানে আমাদের যেসব ফলো আপ করা দরকার follow up programme follow up আমাদের ব্যায়াম বা এগুলো সম্পর্কে আলোচনা হবে কাউন্সিলিং হতে পারে কোনো একজন এখানকার বিশেষজ্ঞ কেউ যারা এখানে আমাদেরকে থেরাপিগুলো দেন তাদের যথেষ্ট জ্ঞান আছে এই ব্যাপারে ওনাদেরকেও একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা রাখতে পারেন বছরে একবার স্যারও কোনো একটা অনুষ্ঠানে যেতে পারেন সেখানে আরও এই ক্লাবের মেম্বার হতে পারে যারা এখানে প্রাক্তন রুগী প্লাস এই ধরনের রুগী না কিন্তু এই ধরনের সমস্যায় ভুগছেন পিঠে ব্যথা হাড়ে ব্যথা পায়ে ব্যথা বা যে কোনো ব্যথা বেদনা তারাও এখানে বিনামূল্যে এই ক্লাবের মেম্বার হতে পারেন এটা একটা হবে খ্যাতমতে খাল বা সামাজিক দায়িত্ব থেকে এই প্রতিষ্ঠান এই কাজটা করতে পারে আশা করি স্যার এই জিনিসটা বিবেচনা করবেন তো সবশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন এই প্রতিষ্ঠানকে আল্লাহ উত্তরোত্তর অগ্রগতি দান করুন আমিন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম কাজী সাগের আহমেদ আপনারা যার ভিডিও দেখছেন ফিফটি থ্রি ইয়ার্স ওল্ড ভদ্রলোক একজন ব্যবসায়ী এবং দেশ বিদেশে ইউরোপ আমেরিকাতে উনি ব্যবসা করেন এবং বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ ওনার ব্যবসা আছে কিন্তু ব্যবসা থাকলেও কি হবে উনি দীর্ঘদিন PLID L two three four five S one এবং ঘাড়েও disc prolapse two three four five এবং হাড় ক্ষয় রোগজনিত সমস্যা উনি দীর্ঘদিন ভুগছিলেন তো আলহামদুলিল্লাহ আপনারা তো দেখছেন যে আমরা ডিপিআরসি একটা টিম ওয়ার্ক করে থাকি রিহাব ফিজিও টিম ওয়ার্ক এই টিমের মাধ্যমে আমরা ওনাকে অত্যাধুনিক আমাদের ডিপিআরসিতে আসলে আমি কোনো কম্প্রোমাইজ করি না আমিও যদি ডিপিআরসির চেয়ারম্যান কিন্তু আমাদের যে টিম আছে এরা কম্প্রোমাইজ করতে নারাজ আমরা অত্যাধুনিক বিভিন্ন সারা ওয়ার্ল্ডের বিভিন্ন অত্যাধুনিক মেডিকেল ইকুইপমেন্ট থেরাপির বিভিন্ন ডিভাইস হ্যাঁ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আমরা ডিপিআরসিতে কোটি কোটি টাকা খরচ করে আলহামদুলিল্লাহ চালাইয়ে যাচ্ছি তো এই যে ফলশ্রুতির কারণে এবং আমাদের দক্ষ টিম ওয়ার্ক বিভিন্ন স্পেশালিস্ট এখানে দেখেন মেডিসিন এবং অন্যান্য ডাক্তার আছেন মেডিসিনের সাথে বিভিন্ন কার্ডিওলজিস্ট পেন স্পেশালিস্ট অন্যরাও এখানে আমরা আসলে একসাথে কাজ করি সে যে টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের ডিপিআরসিতে উনি আলহামদুলিল্লাহ উনি সুস্থ সুস্থ হয়ে গিয়েছেন এবং ওনার হাড় ক্ষয় আছে হাড় ক্ষয় প্রিভেনশন খুবই জরুরি এটা অনেকে জানে না তো প্রিভেনশনের জন্য আমরা এখানে প্রিভেন্টিভ বিভিন্ন থেরাপি দিয়ে থাকি বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকি বিভিন্ন সাপ্লিমেন্ট দিয়ে থাকি যেটি নিউট্রিসিটিক্যালস ওয়ার্ল্ড রিনাউন বাংলাদেশি এবং বিদেশি নিউট্রিসিটিক্যালস কোম্পানিগুলো তৈরি করে এবং রিসার্চ বেস যেগুলা মূলত সাপ্লিমেন্ট ফুড ফুড হিসাবে দেওয়া হয় এগুলো আমরা এখানে ডিপিআরসিতে দিয়ে থাকি এবং রুগীকে আমরা বৈজ্ঞানিক রিসার্চ বেস ব্যায়াম দিয়ে থাকি যে ব্যায়ামগুলো আসলে আমরা শিখে দিই হাতে কলমে এবং ওনার আর্গোনমিক্স এগুলো আমরা শিখে দিই তো আল্লাফাক ওনাকে সুস্থ রাখুক এবং উনি যেন ওনার কাজে ঠিকমতো ফিরে যেতে পারে এবং নিয়মিত ব্যায়াম করতে পারে সবাই ভালো থাকবেন আপনারাও আমরা দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন সবাই